আল্লাহ রাবুল আলমিনের মেহরবানি আল্লাহ আমাকে আপনাকে একটা মাস দান করেছেন মহরম মাস বর্তমানে আমরা মহরম মাসে আছি নতুন বৎসর শুরু হয়েছে আরবি বৎসর বৎসরের প্রথম মাস হল মহরম মাস এই মহরম সম্পর্কে বিশেষ করে মহরমের দশ তারিখ আশুরা আশুরা সম্পর্কে হাদিসে আসছে রোজা রাখার জন্য আশুরা রোজা যেটাকে আমরা বলি ধারাবাহিক ভাবে পূর্ব থেকে আলোচনা চলে আসছে ওইজুর আলোচনা গেছে তারপরে পেশা পায়খানার আগেও কিছু আলোচনা হয়েছে পেশা পায়খানা যখন আমরা ঢুকবো বাম পা দিয়ে ঢোকার কথা বলা হয়েছে জোয়া করার কথা বলা হয়েছে এবং পেশাগত অবস্থায় এবং টয়লেটে থাকা অবস্থায় কথাবার্তা না বলা কারোর সাথে কথাবার্তা না বলা পেশাব খানায় আসি আমি পেশাব করতেছি টয়লেটে আসি কথা বলতেছি না কথা না বলা এই সময় কথা না বলা এবং কাউকে সালাম না দেওয়া কেউ এই অবস্থায় সালাম কেউ পেশাবে আছে আমিও সালাম না দেওয়া কেউ পেশাব করতেছি অথবা টয়লেটে আছে আমি এসে বললাম আসসালাম আলাইকুম না এটা নিষেধ বা আমি পেশাবখানায় আছি পেশাব করতেছি অথবা টয়লেটে আছি বাইরে দেখছি কেউ হুজুর আসছে না আমি ওখান থেকে সালাম দিলাম আসসালাম আলাইকুম না এটাও নিষেধ এবং কথাবার্তা না বলা মকরু কথা বলা পেশাবরত অবস্থায় পায়খানারত অবস্থায় পোশাক কথাবার্তা বলা মকরু আরো কিছু আদব আলোচনা বলেছি আমি গত জুমায় পেশা পায় না যাই হোক তারপরে অজু করার পরে আমাদের কাজ কি নামাজ অজুর পরে কি আলোচনা নামাজের আলোচনা নামাজের আলোচনা কিছু হয়েছে আগে মাগরীবের নামাজ তিন রাখাত নামাজ কিভাবে পড়তে হয় দুই রাখাত নামাজ কিভাবে পড়তে হয় আলোচনা গেছে সম্পর্কে আলোচনা গেছে ওয়াজিব সম্পর্কে আলোচনা গেছে তারপর আবার স্মরণ রাখার জন্য স্মরণে আসার জন্য আবার আমি আজকে নামাজের ফরজগুলোর আলোচনা করব যে নামাজের মধ্যে কি কি কাজ ফরজ কোন কোন কাজ করতে হবে নামাজ নামাজের মধ্যে না হলে কি হবে যদি কোনো ফরজ ছুটে যায় ফরজ না হয় আদায় না হয় তাহলে নামাজ হবে না নামাজের যে সমস্ত ফরজ আছে এর মধ্যে থেকে কোনো একটা ফরজ যদি ছুটে যায় তাহলে কি হবে না নামাজ হবে না এর মধ্যে প্রথম হল নামাজের মধ্যে যে সমস্ত খরচ আছে জায়গা পা যে স্থানে যে জায়গায় আমি নামাজ পড়বো ওই জায়গা পবিত্র হতে হবে ওই জায়গা পাক হতে হবে আপনি আমি মাটিতে নামাজ পড়তে পারবো ওই যে মাটিতে মাটি আছে কোনো ময়দানে গেছি কোনো জঙ্গলে গেছি আমি ডাইরেক্ট মাটিতে কি করতে পারবো নামাজ পড়তে পারবো যদি মাটি কি থাকে পবিত্র থাকে মাটির মধ্যে কোনো ময়লা না দেখা যায় মাটির মধ্যে ময়লা নাই দেখা যায় মাটি পরিষ্কার তাহলে বোঝা গেল মাটি পা এই মাটির মধ্যে আমি কি করতে পারবো নামাজ পড়তে পারবো আমরা যে টাইলস বিছাইছি মসজিদের মধ্যে টাইলসের উপর নামাজ পড়া যাবে আমরা কার্পেট বিছাইছি যা নামাজ বিছাইছি এর উপর কি করা যাবে নামাজ পড়া যাবে তবে সোয়া সবচেয়ে বেশি সোয়া মাটিতে ডাইরেক্ট মাটিতে নামাজ পড়বে মাটিতে নামাজ পড়লে কি হয় সোয়াদ বেশি হয় যা নামাজ কার্পেট এগুলো কিন্তু পবিত্র হতে হবে পাক পবিত্র হতে হবে না পাক যায় নামাজে নামাজ পড়া যাবে না না পাক কার্পেটে নামাজ পড়া যাবে না নাপাক কাপড়ের উপর কি করা যাবে না নামাজ পড়া যাবে না বিছানার উপর নামাজ পড়তে পারবেন বিছানা চাদর যদি পাক হয় পবিত্র হয় নামাজ পড়া যাবে পালঙ্কের উপরে নামাজ পড়তে পারবেন তুষক মনে করেন বিছানার তুষক বাচ্চা পেশাব করে নাপাক হয়েছে পরে শুকাই গেছে এর উপরে শুকনা তুষকের উপরে যদি আমি বিছানা চাদর মিশিয়ে নামাজ করি নামাজ পড়ব শুকনা তুষকের উপর পবিত্র পাক পবিত্র বিছানা দোয়া বিছানা চাদর বিছিয়ে যদি আমি নামাজ পড়ি কি হবে নামাজ হবে কিন্তু যদি বিজা থাকে তুষক বিজা থাকে তাহলে এই বিজা থেকে আবার বিছানা চাদর বিজবে বিজা বলতে পেশাব করছে বাচ্চা তুষক বিজা রয়েছে এর উপর আমি বিছানা পবিত্র বিছানা চাদর বিছিয়ে দিলাম তাহলে ময়লা বিছানা চাদরে চলে আসবে তাহলে নামাজ হবে এর উপরে এই বিজা বিজা যে সাইট আছে এখানে শুকনা সাইটে আবার করা যাবে যাই হোক তো পাক না জায়গা কি হতে হবে যে জায়গায় আমি নামাজ পড়বো এই জায়গা পাক হতে হবে জায়গা পাক দুই নম্বর হলো কাপড় পাক আমি যে কাপড় পরিধান করে নামাজ পড়বো যে কাপড় পরে আমি নামাজ পড়বো এই কাপড় কি হতে হবে পবিত্র হতে হবে একটা হলো পবিত্র আর একটা হলো পরিষ্কার বিষয়টা বোঝা দরকার একটা হলো পবিত্র আর একটা হলো পরিষ্কার শরীয়ত চায় পবিত্র শরীয়ত কি চায় পবিত্র চায় সাথে পরিষ্কার হলে ভালো মনে করুন আমার কাপড়ে আমি কুরবানির গরু জমে করছিলাম মনে করুন আমার কাপড়ে রক্তে রক্ত লাগছে রক্ত না পান রক্ত হলো কি না পান কিন্তু আমি কাপড় পরবর্তীতে ধুয়ে নিলাম দোয়ার কারণে কাপড়টা পবিত্র হয়ে গেছে কিন্তু দাগ বাকি রয়েছে রক্তের দাগ মনে করুন কাপড়ে এখনো বাকি রয়েছে তাহলে এই দাগ থাকার কারণে কাপড়কে পরিষ্কার বলা যাচ্ছে না কাপড় তো দাগ লাগানো পরিষ্কার না কিন্তু দোয়ার কারণে কাপড় কি হয়ে গেছে পবিত্র হয়ে গেছে তাহলে পবিত্র এই কাপড় দিয়ে আমি কি করতে পারবো নামাজ পড়তে পারবো রক্তের দাগ বাকি লাগানো রয়েছে দাগ আছে কিন্তু এটা দোয়ার কারণে পবিত্র হয়ে গেছে তাহলে দাগ থাকার কারণে পরিষ্কার না এটা দাগ লাগানো কাপড় বলা হবে এটা দাগ লাগানো কাপড় পরিষ্কার না কিন্তু দুয়ার কারণে এই কাপড়টা কি হয়ে গেছে পবিত্র হয়ে গেছে তাহলে এই পবিত্র কাপড় দিয়ে কি করা যাবে নামাজ পড়া যাবে এইরকম যে কোনো কাপড় আমি ধুইছি দাগ রয়েছে বাকি ময়লার দাগ কালি লাগছে বন্য যে কোনো জিনিসের দাগ লাগছে তরকারি দাগ লাগছে দাগ বাকি আছে দাগ থাকুক দাগে কোনো সমস্যা না কিন্তু কাপড়কে দুইয়ে পরিষ্কার পবিত্র করতে হবে দুইয়ে কি করতে হবে পবিত্র করতে হবে যে কাপড় পরে আমি নামাজ পড়বো এই কাপড় কি হতে হবে পবিত্র হতে হবে আর যে শরীর নিয়ে আমি নামাজ পড়বো তিন নম্বর ফরজ নামাজের তিন নম্বর ফরজ হলো আমার শরীর পবিত্র হতে হবে পবিত্র আলোচনা গেছে অজুর প্রয়োজন হলে অজু করে শরীরকে পবিত্র করা আর গোসলের প্রয়োজন হলে গোসল করে শরীরকে কি করা পবিত্র করা কোন কোন কারণে অজু বাঙ্গে এটাও বলা হয়েছে অজু কিভাবে করতে হয় বলা হয়েছে কোন কোন কারণে গোসল ফরজ হয় তাও বলা হয়েছে আর গোসলের ফরজ খুলি করা নাকে পানি দেওয়া রোজা না অবস্থায় রোজা না এই অবস্থায় আমি কি করব গড় করার সাথে খুলি করব নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো আর সারা শরীরে ভালোভাবে পানি পৌঁছাবো এক চুল পরিমাণ জায়গা খালি থাকলে গোসলের ফরজ গোসল আদায় হবে না গোসল ফরজ আমার উপর তাহলে এই গোসল কি হবে না আদায় হবে না যদি জায়গা খালি থাকে একচুয়াল পরিমাণ জায়গা খালি থাকলেও আদায় হবে না তাহলে গোসলের কোন কোন কারণে গোসল ফরজ হয় এটা আর এখন আর বলবো না আমি বলছি এখন আপনারা জানতে চাইলে আমাকে ইনফেরারিভাবে বলবেন জিজ্ঞাসা করবেন অনেক সময় আমরা দাড়িতে চুলে সাদা চুলে কি করি বা সাদা দাড়িতে কি করে মেহেন্দি লাগে মেহেন্দির প্রতি আমার রং আছে মেহেন্দি কালার কি আছে বাজারে রং পাওয়া যায় এই রং লাগালেও হবে ডাইরেক্ট গাছের পাতার মেহেন্দি লাগালেও হবে যে কোনো কালার হোক মানে মেহেন্দির কালার মেহেন্দির কালার হতে হবে মেহেন্দির যে কালার আছে এই কালার আমি যদি বাজার থেকে রং রং দিয়ে লাগাই তাও কোনো সমস্যা না আর যদি গাছের মেহেন্দি লাগাই তাও সমস্যা না এর দ্বারা কোনো সমস্যা হবে না অজু গোসলে কোনো সমস্যা হবে না এবং এটা জায়গা আছে কোনো গুণা হবে না আমরা আমরা যদি দোকান থেকে মেহেন্দির কালার কিনি কিনে যদি ওইটা লাগাই দিই দাঁড়িতে অথবা চুলে সাদা চুলে সাদা দাড়িতে তাহলে কি আছে জায়গা আছে কোনো গুণা হবে না এটা লাগানোর কারণে অজু গোসলে কোনো সমস্যা হবে না কালো কালার না লাগানো কালো মেহেন্দির কালার লাগানো মেহেন্দির কালার লাগাতে পারবো যাই হোক আমার শরীর পাক পাক পবিত্র শরীর নিয়ে জায়গা পাক যে জায়গায় নামাজ পড়বো ওই জায়গাকে পবিত্র ওই জায়গা পবিত্র হতে হবে তারপরে যে কাপড় পরে নামাজ পড়বো ওই কাপড় পবিত্র হতে হবে যে শরীর নিয়ে নামাজ পড়বো এই শরীর কি হতে হবে পবিত্র হতে হবে তারপরে সতেরো টাকা পুরুষের সতর হলো হাঁটুর নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত পুরুষের জন্য সতর এটা হলো ফরজ সব সময় ফরজ আমার হাঁটু আমি খুলে ফেললাম হাঁটুর উপরে কাপড় উঠালাম আমার হাঁটু আমি অন্যকে দেখালাম আমার আমি কবিরা গুণা করলাম কবিরা গুণা মানে বড় গুণা আমি কবিরা গুণা করলাম যে দেখলো আমার হাঁটু সেও কবিরা গুণা করল কথা বুঝা গেছে আমি হাঁটুর উপর কাপড় উঠালাম তাহলে আমার এই অঙ্গ আমার সতর সতরের ভেতরের অঙ্গ আমি অন্যকে দেখালাম অন্যকে দেখানোর কারণে আমার কবিরা গুণা হল যে দেখলো তারও কবিরা গুণা হল হ্যাঁ গোসলখানা পেশাবখানা এখানে আমি সচল খুলতে হবে সেটা ভিন্ন কথা কিন্তু এমনি পুরুষের জন্য সতর কতটুকু হাঁটুর নিচ থেকে নিয়ে নাবির উপর পর্যন্ত সব সময় ডেকে রাখতে হবে কাউকে দেখানো যাবে না কোনো পুরুষ মহিলাকে তো দেখানো যাবে না কোনো পুরুষকেও দেখানো যাবে না পুরুষের জন্য এটা সতর্ক স্বামী স্ত্রীর এটা ভিন্ন কথা স্বামী স্ত্রীর ব্যাপার ভিন্ন কথা মহিলাদের জন্য পুরা শরীর মহিলাদের জন্য পুরা শরীর হলো সচল শুধুমাত্র নামাজের টাইমে নামাজের সময় মহিলারা মুখ খোলা রাখতে পারবে হাত কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে পা খোলা রাখতে পারবে টাকনুর নিচ পা যে আছে পা খোলা রাখতে পারবে নামাজের টাইমে এই মাসটা হলো নামাজের মুখ খোলা রাখা মহিলাদের মুখ খোলা রাখার বিধান কখন নামাজের সময় নামাজের সময় নামাজের টাইমে খোলা রাখা যাবে বেগানা পুরুষের সামনে না মুখ খোলার মাসলা হলো নামাজের আর না হলে পুরা শরীর হলো মহিলাদের পুরা শরীর হলো সতর সতরে আওরাত এই জন্য মহিলাদেরকে আওরাত বলা হয় আওরাত মানেই সতর যে মহিলা মহিলারা থাকবে সতরের ভিতরে পর্দার ভিতরে মহিলাদের চেহারাটাই তো সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং চেহারাই যদি খোলা রাখা মাসলা হয়ে যায় চেহারাই যদি খোলা রাখার বিধান হয়ে যায় যে চেহারা খুলে খুলে রাখা যায় তাহলে এটা কেমন হলো চেহারায় তো প্রথম আকর্ষণ কোথায় চেহারাতে এই জন্য চেহারা দেখে রাখতে হবে এটা ফরজ হ্যাঁ শুধুমাত্র নামাজের সময় কি করা যাবে নামাজের টাইমে চেহারা খোলা রাখা যাবে কেবলামুখী হওয়া আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমি কেবলামুখী যেদিকে আমাদের কেবলা আছে কাবাগর অর্থাৎ আমাদের দেশের হিসাবে পশ্চিম দিকে আমরা পশ্চিম দিকে দাঁড়িয়ে অর্থাৎ কেবলাম কি হয় কি করি নামাজ পড়ি তারপরে সময় মতো ওয়াক চিনা সময় ফজরের টাইমে ফজরের নামাজ জোহরের টাইমে জোহরের নামাজ আসরের টাইমে আসরের নামাজ মাগরীবের টাইমে মাগরীবের নামাজ এশার টাইমে এশার নামাজ এই টাইম সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আলোচনা হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয় ফজরের ওয়াক্ত জোহরের রথ আসরের রথ মাগরীবের রথ এশার রথ কখন শুরু হয় কখন শেষ হয় তারপর অন্যান্য নফল নামাজের রথ কখন পড়তে হয় এই সম্পর্কে আলাদাভাবে আলোচনা হবে ইনশাল্লাহ তাহলে আজকে আমরা শিখলাম কি জায়গা পাক কাপড় পাক শরীর পাক সতর টাকা আর এরপরে হলো খাড়া হওয়া দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে কি করতে হয় দাঁড়ানো ফরজ নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ একজন মাজুর দাঁড়াতে পারে না সে বসে বসে নামাজ পড়বে তার বসাটা তখন দাঁড়ানো তার বসাটা কি দাঁড়ানো তা দাঁড়ানোর ফরজ আদায় হয়ে গেছে তারপরে হলো কেবলামুখী হওয়া তারপরে হলো রক্ত চিনা আজকে এতটুকু তার জায়গা পাক কাপড় পাক শরীর পাক সতেরো টাকা হারা হওয়া কেবলামুখী হওয়া রক্ত চিনা নামাজের আলোচনা এতটুকু তার যেহেতু মোহরম মাস শুরু হয়েছে আর আসরা রোজা সামনে আছে এখন এই সম্পর্কে কিছু আলোচনা না করলে হয় না যেমন হাদিস শরীফের মধ্যে আসছে রাসুল করিম সাল্লাহ আফদল সিয়াম যে রমজানের পরে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মোহরম মাসের রোজা এই মাসকে আলাদা ভাবে আল্লাহর সাথে জুড়ে দেওয়া হয়েছে যেরকম ভাবে বাইতুল্লাহকে শুধুমাত্র বাইতুল্লাহ বলা হয় কাবা শরীফকে কি বলা হয় বাইতুল্লাহ মানে আল্লাহর বল গুরুত্ব বোঝানোর জন্য এটা এই বাইতুল্লাহ কাবা শরীফের আলাদা গুরুত্ব বোঝানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য এইভাবে মোহরম মাসকে শাহরুল্লাহ বলা হয় মানে আল্লাহর মাস বলা হয় যে এই মাসের আলাদা একটা মর্যাদা আছে এই মাসের কি আছে আলাদা একটা মর্যাদা আছে এই জন্য এটাকে মহারাম শাহরুল্লাহ মোহরম মাসকে শাহরুল্লাহ বলা হয় আল্লাহর মাস বলা হয় যখন হজরত রসুল কারিম সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন মদিনায় গেলেন সেখানে গিয়ে দেখেন ইহুদিরা মোহরম মাসের দশ তারিখ মানে আশুরার দিন কি করে রোজা রাখে তো সাহাবাই জিজ্ঞাসা করলেন যে তারা ইহুদিরা এই মাস মহরম মাসের দশ তারিখ আশুরার দিন রোজা রাখে কেন তারা জবাব জবাব দিলেন যে এই মাস মহরম মাসের দশ তারিখ আল্লাপাক রাবুল আলমীর হজরত মুসা আলাই সালাম এবং বনি ইসরায়েলদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন আমরা ঘটনা জানি ফেরাউন তার দলবল নিয়ে বাহিনী নিয়ে বিশাল সৈন্য বাহিনী নিয়ে হজরত মুসা আলাই সাল্লাম এবং বনি ইসরায়েলদের পিছনে ছুটছিল তারপরে সমুদ্রের এক জায়গায় গিয়ে সামনে সমুদ্র পিছনে বিশাল বাহিনী ফেরাউনের বাহিনী আল্লাহ পাক রাবুল হুকুমে হজরত মুসা আলি সাল্লাম হাতের লাঠি মারলেন সমুদ্রের মধ্যে এখন এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি ইতিহাস অনেকে কি করে ইতিহাসকে পাল্টিয়ে নেয় উল্টাপাল্টা ইতিহাস বর্ণনা করে এখানে ঘটনা আমরা জানি কোরআনের ঘটনা হজরত মুসা আলাইসের ঘটনা কিন্তু কোন কোন ঐতিহাসিকরা কোন কোন যারা উল্টাপাল্টা ইতিহাস লেখে তারা এখানে হজরত হারুন হজরত হারুন আলাহ ইসলামের নাম বলতেছে বলতেছে যে এখানে হজরত হারুন আলাই ইসলাম হজরত মুসা আলাই ইসলামের লাঠি দিয়ে কি করছেন সমুদ্রে মারছেন অথচ কোরআনের কোরআনে আল্লাহ তালা বর্ণনা করতেছে ঘটনা কি যে হজরত মুসা আলাই ইসলামকে আল্লাহ তালা বলছেন হুকুম করছেন যে তুমি তোমার লাঠি কি করো সমুদ্রের মধ্যে মারো এখানে ঘটনা কার ঘটনা হজরত মুসা আলাই ইসলামের ঘটনা এই ঘটনা হজরত হারুন আলাই ইসলামের না যাই হোক হজরত মুসা আলাম সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে মারলেন বাড়ি মারলেন আল্লাহ তালার হুকুমের সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেল সমুদ্রের মধ্যে রাস্তা কয়টা হলো বারোটা রাস্তা হয়ে গেল বারোটা রাস্তা কেন এক রাস্তা হলে তো সবাই পার হতে পারে কোন বনি ইসরায়েলের বারোটা গোত্র ছিল বনি ইসরায়েলের মধ্যে কি ছিল বারোটা গোষ্ঠী ছিল মনে করো বারোটা গোত্র বারোটা গোষ্ঠী বারোটা গোষ্ঠী আসলো কোথা থেকে হজরত ইয়াকুব আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসালামের ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইসলাম আলাইসাল্লাম এই হজরত ইসমাইল আলাইসালামের বংশ থেকে লাস্টে হজরত মোহাম্মদ সাল্লাহ দুনিয়াতে আসলেন হজরত ইসমাইল আলাইসালামের বংশ থেকে আর হজরত ইসলাম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসলাম আরেক ছেলে পরবর্তীতে জন্ম নিয়েছিলেন হজরত ইসমাইল আলাইসালামের পরে হজরত ইসলাম আলাইসালামের ছেলে হলেন হজরত ইয়াকুব আলাইসালাম নবী হজরত ইয়াকুব আলাইসালামের বারো জন ছেলে ছিলেন হজরত ইয়াকুব আল ইসলামের ছেলে কয়জন ছিলেন বারো জন এর মধ্যে একজন হজরত ইউসুফ আলাই ইসলাম ইউসুফ আলাহ গঠন আমরা কোন বেশ জানি হজরত ইয়াকুব আলাই ইসলামের বারো ছেলে থেকে পরবর্তীতে যে বারোটা বংশ বংশধর দুনিয়াতে আসছে তাদেরকে বলা হয় বনি ইসরায়েল এই বারো ছেলের বংশধরকে কি বলা হয় বনি ইসরায়েল বলা হয় বনি ইসরায়েল কেন বলা হয় যে হজরত ইয়াকুব ইসলামের আরেক নাম ছিল ইসরায়েল ইসরায়েল মানে হলো আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা ইসরায়েল মানে কি আল্লাহর বান্দা বনে ইসরায়েল মানে ইসরায়েল ইসরায়েল হল কার নাম হজরত ইয়াকুব আলাহ ইসলামের নাম হজরত ইয়াকুব আলাহ ইসলামের বারোজন ছেলে থেকে যারা আসছে যে বংশধর দুনিয়াতে আসছে তাদেরকে বলা হয় বনি বনি ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর বনি ইসরায়েল মানে কি মানে ইসরায়েলের বংশধর ইসরায়েলকে হজরত ইয়াকুব আলাহ ইসলাম তাহলে কি দাঁড়ালো বনি ইসরায়েল মানে হলো ইয়াকুব আলাহ হজরত ইয়াকুব আলাহ ইসলামের বংশধর এখন এই বারো জন ছেলে থেকে যে বারোটা গোষ্ঠী হয়েছে দুনিয়াতে তাদেরকে বলা হয় বনে ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর মানে হজরত ইয়াকুব আল ইসলামের বংশধর এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে মিলিয়ে থাকতে পারে না মিলে থাকতে পারে না এক পুত্র আরেক পুত্রের সাথে কি করতে পারে না মিলে থাকতে পারে না এজন্য আল্লাহ আব্দুল্লাহ আলমী তাদের জন্য বারোটা রাস্তা করে যাও প্রত্যেকে প্রত্যেকের গোত্র নিয়ে এক এক রাস্তা দিয়ে যাও একসাথে গেলেই মারামারি করবে এক রাস্তা গেলে এক রাস্তা দিয়ে গেলে এই বারো গোত্র যদি একসাথে ছাড়া হয় তাহলে এই পথের মধ্যে এই সমুদ্রের মাঝখানে মাইল লাগাই দিবে এইরকম ছিল বনি ইসরাইলের অবস্থা এই জন্য আল্লাহ তালা তাদের জন্য রাস্তা করে দিয়েছেন বারোটা যখন পানির দরকার ছিল তো একটা পাথরের মধ্যে পাথর থেকে বারোটা ঝর্ণা পাথরের মধ্যে মুসা আলসালাম লাঠি দিয়ে বাড়ি মারলেন এখান থেকে ঝর্ণা ঝর্ণা বের হলো বারোটা বারো গোত্রের জন্য বারোটা ঝর্ণা যাও এক একটা ঝর্ণা হলে কিন্তু হয়ে যেত কিন্তু এক ঝর্ণা হলে বারো গুত্র মারামারি লাগিয়ে দিবে কেউ আর পানি নিবে না এজন্য তাদের বারো বারোটি গুত্রের জন্য আল্লাহ তালা কি করলেন বারোটা ঝর্ণা তুলে দিলেন এই অজব মুসা আলি ইসলামকে এবং বলি ইসলামদেরকে মারার জন্য ধ্বংস করার জন্য ফেরাউন তার দলবল নিয়ে সমুদ্র পাড়ে চলে আসলো এখান থেকে আল্লাহ পাক রাব্বুল আলম বারোটা রাস্তা করে দিলেন বারোটা রাস্তা দিয়ে পার হয়ে গেলেন বনি ইসরায়েল সহজত মুসা আলাইসাল্লাম এবং যখন ফেরাউন বাহিনী আসলো এখানে মধ্যহানে সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলম তাদেরকে ডুবিয়ে মারলেন তাহলে একই দিনে একই মুহূর্তে আল্লাপাক পাক আলম হজরত মুসা আলাইসলাম এবং বনি ইসরায়েলদেরকে মুক্তি মুক্তি দান করলেন ফেরাউনের কবল থেকে আর একই দিনে একই সময় ফেরাউন তার তার বাহিনী নিয়ে সমুদ্রের মধ্যে ডুবে মরল তাহলে এই দুইটা বিষয়ের কারণে সুক্রিয়া স্বরূপ ইহুদিরা ইহুদিরাই বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত ইহুদিরা কি করত এই দিন মানে মোহরমের দশ তারিখ ছিল এই দিন তো এই দিন কি করতো রোজা রাখতো সুক্রিয়া স্বরূপ তখন হজর সাল্লাম বললেন যে হজরত মুসা আলাই সাল্লামের সাথে মোহব্বতের হিসাবে আমি বেশি অধিক হকদার মুসলমানরা বেশি হকদার সুতরাং আমরাই এই রোজা রাখবো এবং হুজুর মহরমের দশ তারিখ রোজা রাখলেন আর পরবর্তীতে সাহাবাই কেরামদেরকে বললেন যে যদি তোমরা মহরমের দশ তারিখ রোজা রাখো তাহলে ইহুদিদের সাথে মিল রেখে রাখবে না বরং ইহুদিদের সাথে মুখালিফত করবে বিরোধিতা করবে যে ইহুদিদের বিরোধিতা করবে কিভাবে বিরোধিতা করবে অসুম মোকাবলা হইয়াওমান অবাধা আমার যে মোহরমের দশ তারিখের আগের দিন রোজা রাখবে অথবা পরের দিন রোজা রাখবে মোহরমের দশ তারিখ রোজা রাখবে সাথে আগের দিন অর্থাৎ নয় তারিখ মিলিয়ে রাখবে নয় আর দশ অথবা দশ তারিখের সাথে এগারো তারিখ মিলিয়ে রাখবে দশ আর এগারো দুই তারিখ দুই দিন মোহরমের দশ তারিখ যদি কেউ রোজা রাখতে চায় তাহলে কি করবে হয় নয় তারিখ আর দশ তারিখ এই দুই দিন রোজা রাখবে অথবা দশ তারিখ আর এগারো তারিখ এই দুই দিন রোজা রাখবে অন্য হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু ইউকাফির ক্বাবলা যে আশুরার দিন রোজা রাখলে আশুরার দিন রোজা রাখলে আল্লাহ পাক রাব্বুল আলামিন পিছনের এক বছরের গুনাহ মাফ করেন পিছন পিছনে কি করেন এক বছরের কোন গুনাহ আমার আগের আলোচনা মনে থাকলে আপনারা বলতে পারবেন আগে যে পূর্ববর্তী জুম্মাগুলোতে আমি একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে যে সমস্ত আদেশের মধ্যে আপনারা পাবেন যে সমস্ত গুণা মাফ হয়ে যায় এর দ্বারা কোন গুণা উদ্দেশ্য সগিরা গুণা উদ্দেশ্য কোন গুণা উদ্দেশ্য যে যত হাদিসের মধ্যে আপনারা পাবেন যত হাদিসের মধ্যে পাবেন যত ফজিলত সম্পর্কে হাদিস আসবে যে এই আমল করলে পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যায় এই আমল করলে সমস্ত গুণা মাফ হয়ে যায় এর দ্বারা উদ্দেশ্য কি সগিরা গুণা মানে ছোট ছোট গুণা যেগুলো আছে এগুলো এমনি মাফ হয়ে যায় আর কবিরা গুনার জন্য কি করতে হয় তবা করতে হয় কবিরা গুনার জন্য কবিরা গুণা মাফ হওয়ার জন্য তবা শর্ত এক বছরের পিছনের এক বছরের সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিল যদি মোহরমের দশ তারিখ আশুরার দিন কেউ রোজা রাখে এখন পরবর্তীতে মহাদিসনে কেরা মহাদিসের ব্যাখ্যার মধ্যে দেখছেন এই কথাও এই কথাও আনছেন যে যেহেতু এখন বর্তমানে আমাদের যুগে বর্তমানে ইহুদিরা ওই মহরমের আশুরা এগুলো হিসাব টিসাব করে না মহরমের দশ তারিখ রোজা টুজা রাখে না সুতরাং এখন আর তাদের সাথে মিল হবে না এখন যদি আমরা একদিনও রোজা রাখি দশ তারিখ তাহলে কি হবে না ইহুদিদের সাথে মিল হবে না কারণ ইহুদিরা রোজা রাখে না এখন আর আগের মতো রোজা রাখে না মহরমের দশ তারিখ কি করে না রোজা রাখে না যদি রাখতো তারা তাহলে মহরমের দশ তারিখ রাখতো তাহলে একদিন রোজা রাখতো ইহুদিরা আর আমরা রাখবো দুই দিন তাহলে তাদের সাথে অমিল হবে বেমিল হবে মিল হবে না তারা রাখবে একদিন আমরা রাখবো দুই দিন এভাবে এখন যেহেতু তারা রাখে না তাহলে আমরা যদি একদিনও রাখি তাহলেও হবে আমরা যদি শুধুমাত্র দশ তারিখ রোজা রাখি একদিনও রোজা রাখি তাহলেও কি হবে না তাদের সাথে মিল হবে না তা কারণ তারা রোজা রাখে না আমরা রোজা রাখলাম তাহলে বেমিল থাকলো